সো মনে করেন আমি ইংলিশে বলি না ভাই মেবি আল ট্রাই হয়ে যাবে এসব তো বলি সো এটাকে সুন্দরভাবে বলার জন্য আমরা বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ শব্দের অর্থ মানে ধরেন আল্লাহ বলছে আর কি যে ইনশাল্লাহ যা কোনো কিছু যদি পাইতে হয় ইনশাল্লাহ বলতে হবে ঠিক আছে তো আমাদের দায়িত্ব বা আমাদের একটা সুন্দর ওয়েতে বলার একটা ওয়ে বলার বাট এটার অর্থটা যদি একটু বলতেন অর্থ আই ডোন্ট নো একজন মানুষ যখন সালাম দেয় তখন সে কি মুক্ত হয়ে যায় গুণামুক্ত মানে গুণামুক্ত আর কিছু মানে শান্তি বর্ষিত এরকম বোঝায় শান্তি বর্ষিত এরকম কিছু বোঝায় আচ্ছা আপনি উত্তরটার কাছাকাছি যাচ্ছে কিন্তু মানে একজ্যাক্ট যেটা জানতে চাচ্ছি সেটা আরেকটু সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম সেন্ট মার্টিনে আপনাদের এত ভালো সাপোর্ট পেয়ে আমরা ঘরে বসে থাকতে পারলাম না আমরা আরেকটি মেগা এপিসোড শো করার জন্য আপনাদের সাথে আবার আসার জন্য কানেক্টেড থাকার জন্য চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি পরিবেশ যার নাম হচ্ছে সেন্ট মার্টিন এবং আমাদের হাতে বেশ এক্সাইটিং গিফট রয়েছে এবং এক্সাইটিং কোশ্চেন রয়েছে তানবীর ভাইয়ের কাছে একটা গিফট দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা আমাদের আজকের এপিসোডের মেগা প্রাইজ ওয়াও সো এটা যদি আপনারা জিততে চান তাহলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে are by the two of the system and put a shote আমরা আজ করতে চাচ্ছি অনেক ধরনের কোয়েশ্চেন্স আর এই সব কিছু প্রাইজ সব কিছু নিয়ে আপনাদের সামনে আসছি আর আজকের প্রাউডলি আমরা অ্যানাউন্স করতে চাচ্ছি আমাদের আজকের স্পন্সর তাদের নাম হচ্ছে B seventy one BD dot com তাদের এখানে সব ধরনের ই কমার্সের প্রয়োজনীয় আইটেমস আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টেড প্রাইজে এবং অ্যাফোর্ডেবল রেটে তো দেরি কিসের ডিসক্রিপশন বক্সে দেওয়া তাদের লিঙ্ক এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যে কোনো প্রয়োজনের জন্য চলে যান B seventy one BD dot কমে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম মোহাম্মদ শাহিদুল ইসলাম সুন্দর একটি নাম আমরা আপনাকে কিছু কোশ্চেন করবো যদি আপনি পেরে যান আপনার জন্য এক্সাইটিং গিফট রয়েছে আশা করি ইনশাল্লাহ আপনি পারবেন আপনি প্রস্তুত হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা কোন নবীর জাতিকে সমকামিতার জন্য আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন সঠিক জানি না হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই আমরা শিখে নেব ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে যাই আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও এই কথাটি কোথায় রয়েছে কোরআনে হাদিসে নাকি মানুষের মুখে মানুষের মুখে আপনি শিওর শিওর কোরআন হাদিসে পড়েছিলেন পেয়েছেন কখনো না এরকম কখনো পাইনি পাননি না আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা চলে যাচ্ছি আপনার জন্য পরবর্তী প্রশ্নে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবীকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল মুসা আলাহ ইসলাম মুসা আলহ ইসলাম হ্যাঁ। বলতেছেন আরেকটু চিন্তা করবেন কি ইব্রাহিম তো না স্মরণ আসতেছে না মানে সেই নবী দেখতে অনেক সুন্দর ছিল সঠিক যার কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে সে অনেক সুন্দর মনে পড়ে মানে পড়ছিলাম আর কি ইসলামিক শিক্ষা তাকে দেখে মেয়েরা হাত কেটে ফেলেছিল এবার পারবেন <laughs> মানে পেটে আসতেছে মুখে আসতেছে <laughs> আচ্ছা ঠিক আছে ফাইন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন মানুষ যখন সালাম দেয় তখন সে কি মুক্ত হয়ে যায় গুণামুক্ত মানে গুণামুক্ত আর কিছু মানে শান্তিপুরশিত এইরকম বোঝায় শান্তি বসে এরকম কিছু বোঝায় আচ্ছা আপনি উত্তরটা কাছাকাছি যাচ্ছে কিন্তু মানে একজ্যাক্ট যেটা জানতে চাচ্ছি সেটা আরেকটু সামনে বলতে পারছেন <laughs> আচ্ছা আচ্ছা আমরা আপনাদের লাস্ট একটি প্রশ্ন করি দেখা যাক এই প্রশ্নটা আপনি পারেন কিনা কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাপাক হুকুম করেছিলেন আগুন তুমি তার জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাহ ইসলাম আপনি আমাদের কয়েকটি প্রশ্ন উত্তর পেরেছেন তাই আপনাদের একটি আকর্ষণীয় গিফট রয়েছে আমাদের team B seventy one BD dot কমের পক্ষ থেকে এই গিফটটি আপনাকে প্রদান করা হচ্ছে B seventy one BD dot com একটি ই কমার্স ওয়েবসাইট এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য আপনাদের যেগুলো দরকার সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ওয়েবসাইটে তাদের যে কাস্টমার সার্ভিস সেটা খুবই অ্যাফোর্ডেবল সো আপনারা লিঙ্কে অর্থাৎ ডেসক্রিপশনে থাকা লিঙ্কে দেখে সেখানে ক্লিক করে আপনারা চলে যেতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারেন আপনাকে অনেক থ্যাংকস আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ আপনাকে সো আপনার এই মোমেন্টটাকে আমরা একটু এক্সাইটিং করতে চাচ্ছি সো আমরা আপনাকে কিছু স্পেশাল গিফট দিতে চাচ্ছি বাট ওটা পাওয়ার জন্য কিছু কোনো কোয়েশ্চেন আনসার দিতে হবে সো মনে করেন আমি ইংলিশে বলি না ভাই মেবি আল ট্রাই হয়ে যাবে এসব তো বলি সো এটাকে সুন্দরভাবে বলার জন্য আমরা বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ শব্দের অর্থ মানে ধরেন আল্লাহ বলছে আর কি যে ইনশাল্লাহ যা কোনো কিছু যদি পাই তো ইনশাল্লাহ বলতে হবে ঠিক আছে তো আমাদের দায়িত্ব বা আমাদের একটা সুন্দর ওয়েতে বলার একটা ওয়ে বলার বাট ইয়ে। এটা অর্থটা যদি একটু বলতেন অর্থ আই ডোন্ট নো আচ্ছা যদি আল্লাহ চান যদি আল্লাহ চান থ্যাংক ইউ থ্যাংক ইউ শিখে গেলাম কিন্তু আমরা আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য অপচয়কারী শয়তানের কে হয় বন্ধু বন্ধু বা ভাই আচ্ছা মানে ভাই শয়তানের ভাই উল্লেখ করা শয়তানের ভাই হ্যাঁ অবজয় করেছে শয়তানের ভাই এটা আমরা বন্ধু মানে এজ এ ফর্ম আপনার বন্ধু ভাইয়ের মতো হয়ে যায় সেম হ্যাঁ ইনশাআল্লাহ অপচয় এখন থেকে করবো না কোনো বিষয় পরের কোয়েশ্চেন আপনার জন্য ইসলামের চারজন খলিফার নাম বলা হয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের পর চারজন খুব খলিফার নাম বলা হয়েছে উল্লেখ আছে সে চারজন খলিফার নাম বলতে পারবেন মহানবী সাল্লাহ সাল্লামের পর অ্যাকচুয়ালি সহন আসতেছে না আচ্ছা ইনশাল্লাহ আমরা শিখে যাবো এটা নেক্সট কোয়েশ্চেনে জাম্প করতেছি আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ভাইয়া মানে দুজন ফেরিস্তা আছেন ফেরিস্তা আছে আমার কোয়েশ্চেন হচ্ছে আমাদের সাথে কিন্তু একজন জিনো আছে জিনও আছে এক্সাইটিং না ব্যাপারটা অফকোর্স প্রথম শুনতেছে ও আচ্ছা এই জিনের নামটা বলতে পারবেন আচ্ছা উনি হচ্ছে কারিন জিন প্রথম শুনলাম কারেন্ট শিখে গেলাম কিন্তু ভাই এক্সাইটিং একটা ফ্যাক্ট সমুদ্রে বিনি বিচ সাইডে বসে সুন্দর কিছু question Islamic question I think আমাদের সবারই জানা উচিত শিখে গেলাম আর আমার জন্য লাস্ট কোয়েশ্চেন এটা ইজি হবে আশা করতেছি পবিত্র কোরআন জি নাজিল হয়েছিল একজন ব্যক্তির উপর তার নাম কি হজরত মোহাম্মদ ওকে উত্তরটা সঠিক হয়েছে যে রিলিভেন্ট কোয়েশ্চেনটা করতে চাইছি সেটা হচ্ছে কত বছর ধরে কোরআন নাজিল হয়েছিল ওনার উপর গত বছর কত বছর ধরে একটা টাইম লাইন ছিল এই বছর মানে বছরের সংখ্যাটা জানতেছি কত বছর ধরে নাজিল হয়েছিল মেবি চোদ্দোশো বছর না এটা তো চোদ্দোশো বছর আগে হয়েছিল আগে হয়েছে পিরিয়ডটা ছিল মানে কত বছর ধরে হয়েছিল এটা মানে কত বছর ধরে হুম ছেলে ওইটা জানা নেই আচ্ছা তেইশ বছর ধরে তেইশ বছর ধরে আছে শিখে ফেললাম ম্যাম মাসাল্লাহ সো আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে এটা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য আর ই কমার্স ওয়েবসাইট আছে একটা B seventy one BD dot com আপনি কিন্তু চাইলে মনে করেন এই ধরনের আমরা যে ড্রেস আপ ই কমার্সে অনেক কিছু কিন্তু পাওয়া যায় সেল হ্যাঁ সো ওখানে কিন্তু আমরা চাইলে গিয়ে ভিজিট করে আসতে পারি অ্যাফোর্ডেবল রেট আর ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর আইটেমস আছে কিন্তু সো আমরা সেন্ট মার্টিনে অনেক খোঁজাখুঁজি করতেছি বাট এই গিফটটা B seventy one BD dot কমের পক্ষ থেকে এই মেগা গিফট আমরা কাউকে দিতে পারতেছি না এই গিফটটা আসলে যে কাকে দিব সেই আকর্ষণীয় প্রতিযোগীকে আমরা এখন খুঁজে পাচ্ছি না আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আব্দুল করিম ভাই আচ্ছা সুন্দর একটা নাম আমরা বিভিন্ন সময় যে আমি এটা পারবো এটা আমি করব আই উইল আই শুড অনেক কিছু বলি সো আমরা মাঝে মধ্যে ইনশাল্লাহ বলি তো ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আল্লাহ চাহেন তো আপনি sure I guess I am sure আচ্ছা নেক্সট কোশ্চেন করি পরে বলে দিচ্ছি আপনারটা হয়েছে কি হয়নি দ্য নেক্সট কোশ্চেন আপনার জন্য কোন নবীকে আল্লাহ তালা পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন not but I can sure not not sure আচ্ছা আপনার এই অ্যান্সারটি ভুল হয়েছে <clears throat> আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবীকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তালা আগলকে আরামদায়ক শীতল হয়ে যাওয়ার জন্য হুকুম করেছিলেন এটা সম্ভবত পারতাম কিন্তু এটা আপনার জন্য খুবই সহজ একটা প্রশ্ন আমার মনে হচ্ছে আপনি পারবেন ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আরেকটু উপরের দিকে যান তো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম রাইট আচ্ছা আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো এটা যদি পারেন তাহলে আমরা আপনাকে একটা ভালো মানের গিফট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীকে আবু হুরাইরা আবু হুরাইরা শিওর শিওর আচ্ছা আমাদের ভাই চারটার মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার পেরেছে আমরা তাকে একটি ভালো গিফট দিতে যাচ্ছি সো ভাইকে আমাদের বি সেভেন্টি ওয়ান বিডি টিমের পক্ষ থেকে একটি গিফট দেওয়া হচ্ছে B seventy one BD dot com একটি ই কমার্স ওয়েবসাইট এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে যাবেন সো দেরি না করে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই ক্লিক করে সেখানে ঢুকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিন ভাই please thank you thank you thanks lot মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীতে একটা জিনিসকে পেরেক হিসেবে তুলনা করেছেন সেই জিনিসটা কি পেরেক হিসাবে তুলনা করেছে পেরেক পেরেক পৃথিবীতে সেটা আছে এটা আসলে তো অনুমানে বলতে হবে আমি বলি আসলে হয়তো বা দেখা গেছে শত্রুতা বা সমালোচনা যেটা আছে আচ্ছা, ওইটা আমাদের এই এখানে সেন্ট মার্টিনের আশপাশে জিনিসগুলো আছে হিন্ট দিলাম শৈবাল না না এটা সঠিক উত্তরটা হচ্ছে পাহাড় পাহাড় পর্বতকে আচ্ছা। পেরেক হিসেবে তুলনা করে নেক্সট কোশ্চেন আপনার জন্য কোন নবীকে মানুষজন আগুনে নিক্ষেপ করেছিল এবং আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছিল লোহ আলাইসাল্লাম আর কি নোহ নোহ আলাইসাল্লাম নোহ আলাইসাল্লাম আরেকবার চেষ্টা করুন লোত আলাইসাল্লাম উত্তরটি ভুল হয়েছে নোহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম জি আল্লাহর হুকুমে কে তার সন্তানকে কোরবানি করেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উত্তরটি সঠিক হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন আপনার জন্য কোন কাজটি করলে বা কোন পাপ করলে পূর্বের সকল আমল নষ্ট হয়ে যায় শিরক যে আল্লাহর সাথে যে তুলনা থ্যাংক ইউ এটার উত্তরটিও সঠিক হয়েছে আপনার জন্য এবার এক্সাইটিং আরেকটা কোয়েশ্চেন আই হোপ এটা আপনি পারবেন সেটা হচ্ছে আমাদের ইসলাম মানে ইসলামের চারজন খলিফা আছেন তাদের নামগুলো চারজন খলিফা হজরত আবু বকর রহমতুল্লাহ আলাই হজরত উমর রহমতুল্লাহ আলাই হজরত উসমান রহমতুল্লাহ আলাই আর হজরত আলী রহমতুল্লাহ আলাই থ্যাংক ইউ উত্তরটা সঠিক হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আরেকটি কোয়েশ্চেন আই থিঙ্ক আপনি আমাদের মেগা গিফটের রাস্তায় চলে এসেছেন এখন সো ইটস গোনা একটু কঠিন হবে আর কি কার উপর কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল কার উপর হজরত মোহাম্মদ সাল্লামের উপর তেইশ বছর যাবৎ মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য আমরা আরেকটা কোশ্চেন করতে চাই এবার এটা মেগা গিফটের জন্য কোয়েশ্চেন আপনি কি রেডি সমস্যা নাই জি করেন জি জি অবশ্যই রেডি প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন রয়েছে সেই জিনের নাম কি পাস <laughs> এটা মনকার না আছে হাতে ডানে এবং হ্যাঁ, আমি জিন জিনের এটা পারতেছি না আমার খেয়াল আসতেছে না আর কি মার্শাল আপনি অনেক ভালো ট্রাই করেছেন ভাইয়া আমাদের টিমের পক্ষ থেকে আমরা খুবই এক্সাইটেড আপনাকে আমরা একটা প্রাইজ দিতে যাচ্ছি so B seventy one BD dot কমের পক্ষ থেকে আপনার জন্য এটি একটি গিফট আপনি অ্যাকসেপ্ট করবেন সো আমরা কিছু ভাই ব্রাদারকে অ্যাপ্রোচ করবো তাদেরকে দেখে খুবই ইয়াং ম্যান মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারা অনেক কিছু জানে অনেক কিছু পারে সো ভাই ইয়াং ম্যান কি ভাই ইয়াং ম্যান হচ্ছে যুবক ওয়াও হে যুবক তো যুবক যুবকদেরকে কিছু কোয়েশ্চেন করি অবভিয়াসলি তারা আমাদের ইয়থকে রিপ্রেজেন্ট করতেছে তো তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন এবং আনসার আমরা নিয়ে নিব চলো যদি আনসার না দেয় সেটাই তো একটা কোয়েশ্চেন ভাই ভেরি টাফ আসসালামু আলাইকুম ভাইয়া কথা বলা যাবে আপনার সাথে ভাইয়া কী নিয়ে ভাইয়া আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম একটু আসেন একটু হয়ে দাঁড়ালে ভালো হতো আর কি তো ভাই দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন আপনারা খুবই চমৎকারভাবে ঘোরাফেরা করতেছেন আশা করি সময়টা খুবই ভালো কাটছে একটু এদিকে তাকাইলে ভালো হতো সো এরকম একটা পরিবেশে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা কিছু প্রশ্ন করতে চাই ফার্স্ট অফ অল ভাই আর আপনার নামটা কি রবিন হোসেন রবিন হোসেন ভাই মাশাল সুন্দর নাম ভাইয়া ওসমান গনি মাশাল্লাহ খুবই চমৎকার একটি নাম একজন সাহাবির নাম সো আমরা কিছু ইসলামিক এক্সাইটিং কোশ্চেন করবো যদি আপনারা পেরে যান আপনাদের জন্য খুবই আকর্ষণীয় গিফট রয়েছে আশা করি সেই গিফটগুলো পেলে আপনাদের এই সেন্ট মার্টিনের এই টোটা আরও বেশি আনন্দদায়ক হবে তো ভাইকে আমি একটা ফার্স্ট কোশ্চেন করতে চাই সেটা হলো কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ পাক আগুনকে শীতল আরামদায়ক করে দিয়েছিলেন ভাই নূ আলাহ সালামকে নূ আলাহ আগুনে নিক্ষেপ করা হয়েছিল আরেকবার চেষ্টা করেন স্যার এখন মাথায় আসতেছে না আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ শিখে নিব ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করবো ইনশাল্লাহ আমরা কিন্তু একটা ঈদুল আজহার সময় একটা খুব ঘটনা শুনি হ্যাঁ যে কে যেন আল্লাহর হুকুমে একজন নবী তার সন্তানকে কুরবানি করে ফেলেছিলেন সেই নবীর নাম কি জিব্রাইল আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম কে করেছিলেন ইসমাইল আসলাম কোরবানি করেছিলেন মানে ইসলাম ইসমাইল আসলামকে কে কোরবানি করেছিলেন তার বাবা তার বাবা হ্যাঁ তার বাবা নাও কি চেষ্টা করি ভাই আমার মনে হচ্ছে পারবো আপনি এত দূর চলে আসছেন ভাই একটু ট্রাই করবেন ইব্রাহিম আলাইসাল্লাম হ্যাঁ উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা আমাদের একজন নবী সকল পশু পাখির ভাষা বুঝতেন সেই নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরেকবার চেষ্টা করেন জিব্রাইল আলাইহিস সালাম না জিব্রাইল আলাইহিস সালাম কি নবী নাকি ফেরেশতা ফেরেশতা ফেরেশতা ফেরেশতা ভাইয়া ট্রাই করবেন আচ্ছা ভাইয়া আমরা আরেকটা কোশ্চেন করতে পারি সেটা হচ্ছে আমরা অনেক সময় সালাম দেই না আগে আসসালামু আলাইকুম অনেকে ভাবে একটা ফ্যাশন কাউকে সালাম দেয় একটা মানে পার্টের অন্তর্ভুক্ত সালাম না দিলে কি মনে করে বাট যে আগে সালাম দিবে সে কি মুক্ত রাসুল হাসান বলেছেন যে আগে সালাম দেয় সে একটা জিনিস মুক্ত সেই জিনিসটা কি একটা খারাপ মানে একটা খারাপ বৈশিষ্ট্যর থেকে সে মুক্ত হয়ে যায় সেই খারাপ বৈশিষ্ট্যটা কি আপনি বলতে পারবেন না আচ্ছা ভাই বলতে পারবেন আমি এতটুকু জানি যে সোয়াব কতটুকু চলে জানি বাট ওটা তো জানি না আচ্ছা যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত হ্যাঁ। তাহলে আজকে থেকে আগে সালাম দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দিবেন ইনশাল্লাহ বাসায় গিয়ে সালাম দিবেন তো আচ্ছা, আমরা বেশ কয়েকবার ইনশাল্লাহ বলে ফেললাম তাই না ভাই রাইট সো মানে আমরা কিন্তু স্ট্রং কনফিডেন্স নিয়েই বলি ইনশাল্লাহ সো ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ শব্দের অর্থ জি প্রচুর মানে আমরা চ্যাট মেসেজ থেকে শুরু করে ফেসবুকে এখানে সেখানে কমেন্টে ইনশাল্লাহ ভাই আমরা আছি মানে আমরা খুব জোর দিয়েই বলি সো ইনশাল্লাহ শব্দের অর্থটা যদি ভাই আমাদের বলতে ভাই পারবেন না আচ্ছা ইনশাল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চাহে বা আল্লাহ যদি চান তাহলে মানে আজকে শিখে নিলাম ইনশাল্লাহ কত সুন্দর একটা শব্দ না যে কাজটা আমি করবো যদি আল্লাহ চান তাহলে কথাটা সুন্দর হলো আল্লাহ তালা রহমত বর্ষণ করলো সো ভাইরা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং ভাইরা আমাদেরকে সময় দিয়েছেন ভাইদেরকে আমরা আকর্ষণীয় কিছু গিফট দিতে চাচ্ছি সো ভাইরা আজকে আমাদের সুন্দর একটা সময় দিলেন পার্টিসিপেট করলেন ইনশাল্লাহ যেগুলো আমরা জানি না সেগুলো আমরা শিখে নিলাম আসলে আমরা সময়ের সাথে আরও শিখবো ইনশাল্লাহ সো আমাদের B seventy one BD dot কমের পক্ষ থেকে ভাইয়ার দুজনের জন্য দুটি গিফট আছে আপনারা একটু গ্রহণ করবেন কোন কাজ করলে কোন গুনাহ করলে পূর্বের সকল নেক আমল আল্লাহ পাক ধ্বংস করে দেন এমন একটা গুণা যে গুণা করলে আপনি আগে যতই নেকি কামান সেই নেকি আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিবেন জিনা করলে জিনা কারো মানে আপনার কি মনে হচ্ছে জিনা এমন কোনো গুণা যেটার চাইতে বড় কোনো গুণা নাই নাই নাই নাই মানে জিনার চাইতে বড় মানে কোনো গুনাহ জিনার জিনার তো মাফ হয় না জিনার গুনাহ মাফ হয় না মাফ হয় না আপনার কি মনে জিনার গুনাহ মাফ হয় না অন্য কোনো গুনাহ জিনার গুনাহ মাফ হয় কিন্তু শিরক আল্লাহর সাথে কারো তুলনা দিলে হয়তো শিরক জিনিসটা আল্লাহ মাফ করেন না তাহলে কোন গুনাহ করলে সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে জিনা নাকি শিরক শিরক আপনি কি শিরক বলতে যাচ্ছেন ভাই কি বলতে যাচ্ছেন জিনা জি না আচ্ছা এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে শির্ক যে শির্ক করে তার সকল নেক আমল আল্লাহ পাক বরবাদ করে দেন সাথে সাথে তাহলে শির্ক করা যাবে না তো শির্ক অনেক বড় একটা জুলুম আপনাদের জন্য নেক্সট প্রশ্ন একজন নবী ছিলেন যার সম্প্রদায়ের ব্যক্তিত্ব মানে যারা ছিল সম্প্রদায়ের লোকজন সবাইকে সমকামিতার অপরাধে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন সেই নবীর নাম কি হজরত নুহ আপনি বলছেন হজরত নুহ আলাহিসাল্লাম ভাইয়ের কি মনে হচ্ছে মনে পড়তেছে না মনে পড়ছে না হজরত নুহ আলাহিসাল্লামের সম্প্রদায়কে পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল পানি দিয়ে আর সমকামিতার অপরাধে ধ্বংস করা হয়েছিল হজরত লুত আলাহিসাল্লামের সম্প্রদায়কে তাহলে আমাদের জানতে হবে বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় সমকামিতা একদম অ্যাভেলেবল সেখানে একদম আইন করে সমকামিতা জায়েজ করা হয়েছে বাট আল্লাহ তালার হুকুম অনুযায়ী সমকামিতা এমন একটি অপরাধ যার মাধ্যমে বিগত জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে সেটার বর্ণনা আমরা কোরআন থেকে পেয়ে যাই আপনাদের জন্য নেক্সট প্রশ্ন ইসলামের চারজন প্রধান খলিফা ছিলেন সেই চারজন খলিফার নাম কি তারা সবাই বড় বড় চারজন সাহাবি ছিলেন কেউ না বলি ভাই কেউ না বলি কেউ শিখিয়ে না দেই মনে পড়তেছে না মনে পড়ছে না ভাই বলতে পারবেন চারজন খলিফা চারজন বলা সম্ভব না চারজন প্রধান সাহাবি সাহাবি আচ্ছা মনে পড়ছে না তাই তো হ্যাঁ। আচ্ছা আমরা নেক্সট আরেকটা প্রশ্ন করব এটাই আপনাদের জন্য আজকের এই কুইজের অ্যাট লাস্ট প্রশ্ন আমরা সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ শব্দের অর্থ কি ভাই ইনশাআল্লাহ শুক্রিয়া আদায় করা আর কি মানে শুক্রিয়া আদায় করা তাহলে আলহামদুলিল্লাহ বলে মানুষ কি আদায় করে না না এমন মানে একটা মানে মানে এমনও একটা হাদিস আছে যেখানে রাসুলাম ইনশাল্লাহ বলে নাই দেখে আল্লাহর পক্ষ থেকে উহিনাজিল হয় নাই মানে ইনশাল্লাহটা এত গুরুত্বপূর্ণ তো সেই ইনশাল্লাহ অর্থ কি বলতে পারবেন নিয়ামত আচ্ছা ইনশাল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চান তাহলে আমরা যখন কোনো কথা বলি যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাবো আমি তোমার জন্য এটা করবো তখন আমরা যদি বলি যদি আল্লাহ চান তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ সেই জিনিসটা চাবে হয়তো অ্যাট লাস্ট প্রশ্ন আমার মনে হচ্ছে প্রশ্ন আপনাদেরকে করা উচিত জি জানা উচিত আমরা সবাইকে অনেক সময় সালাম দিই কেউ সালাম না দিলে মন খারাপ করে ভাবে যে আমাকে সালাম দিল না আমাকে গুরুত্ব দিল না আমাকে প্রায়োরিটি দিল না সো বড় ভাই ছোটো ভাই অনেক লেনদেন অনেক হিসাব কাতাব থাকে তাহলে আসসালামু আলাইকুম এই শব্দটা বললে বা সালাম দিলে মানুষ কি মুক্ত হয়ে যায় আসসালামু আলাইকুম সাথে আপনার উপর শান্তি বসিত হোক ঠিক আছে এটা এটা বলে রাসুল হাসান বলেছেন যে যে আগে সালাম দেয় সে এটা মুক্ত একটা খারাপ দোষ সেটা মুক্ত হয়ে যায় সেই খারাপ দোষটা কি হতে পারে খারাপ দোষ বলতে দেখা গেছে যে আমি একটা সহজ করে দিচ্ছি সেই খারাপ দোষের কারণে ইবলিশ এখন পর্যন্ত ইবলিশ আছে মানে শয়তান এখন পর্যন্ত শয়তান আছে সেই দোষটার কারণে সেই দোষটা কি যেটা মুক্ত হয়ে যাবেন আপনি সালাম দিলে আগে যে একে অপরের উপর যে রাগ গোসা যে থাকে এটা মূলত যে আমার মনে হয় থাকে না রাগ গোসা থাকে না হ্যাঁ এটা থাকে না কিন্তু হ্যাঁ। রাসুল হাসান বলেছেন মুক্ত হয়ে যায় ওই জিনিসটা সেই মুক্ত জিনিসটা কি বলতে পারবেন আর একটু কাছাকাছি গিয়েছেন আপনি এটা বলতে আন্তরিকতা বাড়ে আর কি আন্তরিকতা বলতে স্বাভাবিক আমরা সামাজিক পেশা যাবো আচ্ছা এটা মানে আমি বলে দিচ্ছি এটা প্রথম হবে অ তারপর কি হবে অমুক্ত হয়ে যায় মানে কি হইতে পারে তারপর ওয়ার্ডগুলো অ অহংকার মুক্ত হয়ে অহংকার আমরা একটা এক্সাইটিং গিফট নিয়ে ঘুরছি আপনার মতো একজন ভালো প্রতিযোগী দেওয়ার জন্য হয়তো ইনশাল্লাহ আপনি পেরে যেতে পারেন আমরা কিছু ইসলামিক প্রশ্ন করব এবং অ্যাজ এ মুসলিম হিসাবে আমি মনে করি এই জিনিসটা যদি আমরা মানুষদের জানাতে পারি তারাও অ্যাজ এ মুসলিম অনেক বেশি উপকৃত হবে সো আপনার কেমন লাগছে ভাই জি অনেক ভালো আচ্ছা তো ভাই আমরা একটা কোশ্চেন করি সেটা হচ্ছে একজন নবী ছিলেন যাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ পাক তার জন্য আগুলকে শীতল আরামদায়ক করে দিয়েছিলেন সেই নবীর নাম কী ইব্রাহিম আলাইহিস সালাম মাশাআল্লাহ ভাই তো দেখছি একদম ধরার সাথে সাথে ঠাস ঠাস অ্যান্সার আমি আরেকটা প্রশ্ন করি তারপর ভাইয়ের কাছে দিয়ে দিব আমাদের নেক্সট প্রশ্ন হলো কোন জিনিস আগে দিলে অহংকার মুক্ত হওয়া যায় সালাম মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আমি ভয় পাচ্ছি প্রশ্ন ধরতে আপনি ধরেন বাকিগুলো আমার খুব ভয় করতেছে আমার মনে হচ্ছে ভাইকে জিজ্ঞেস করলে আমি উড়ে যাবো তো সমুদ্রের পারে নৌকার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব মনোরম পরিবেশে আছি তো ভাইয়ের জন্য নেক্সট কোয়েশ্চেনটা করা যেতে পারে আচ্ছা ভাই আমাকে একটু বলেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি অনেক ভয়ঙ্কর এটা জানি বাট বলতে পারবো না কি মানে আমার মনে হচ্ছে ভাইয়া পারবেন একটু চেষ্টা করুন সর্বনিম্ন শাস্তি বলতে পারতেছেন খুবই আপন একজন মানুষ তার চাচাকে এই শাস্তিটি দেওয়া হবে তো আমরা বেশ হাদিসও কিন্তু পড়েছি ভাইয়া পারা কিন্তু ছিল জাহান নামের আগুনে জ্বলতে হবে অতটি ভুল হয়েছে আপনার সম মানে রিলিভেন্ট কোয়েশ্চেনটা আনসারটা দিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচার নাম কি ছিল যার জন্য এই শাস্তিটার নিদর্শন দেওয়া আছে হাদিসে আবু তালেব আবু আবু তালেব আবু তালেব সঠিক হয়েছে ভাই আপনার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে আমি মনে করি সামনের কোশ্চেনগুলো আপনি পারবেন আমাদের ইসলামের রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে চারজন খলিফার নাম আমরা সবাই শুনি এবং জানি সো আমরা কি চারজন খলিফার নাম বলতে পারবো না চারজন প্রধান সাহাবির নাম সাহাবির নাম প্রধান সাহাবি আবু আবু বক্কর হজরত ওমর রাজিল্লাহ U U O Us Usman Gani Gani আর Arctala A একটা বলতে পারছি না ভাই হ্যাঁ ব্রেনের এই জায়গা দিয়ে এই পর্যন্ত আসতে মুখে আসে ভাই একটু বলেন <laughs> চেষ্টা করি ভাই আমার মনে হচ্ছে পারবে আ নাম সরাইয়া তারপরে আরেকটা ওয়ার্ড আছে বুঝতে না আলী আলী থ্যাংক ইউ শিখে গেলাম চারজনই হচ্ছে চারজন প্রধান খলিফা তো আমরা আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করি একটা প্রশ্ন হচ্ছে আপনি পৃথিবীতে সাগর দেখছেন অনেক কিছুই দেখছেন বাট পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটাকে আল্লাহ তালা পেরেক হিসাবে স্থাপন করে দিয়েছেন সেই জিনিসটার নাম বলতে পারবেন যে জিনিসটা না থাকলে পৃথিবী হেলে দুলে হয়তো পড়ে যেত সেটা স্থাপন করা হয়েছে পেরেক হিসাবে আমরা যেমন তার কাটা মারি পেরেক মারি সেটা আল্লাহ তালা পৃথিবীকে পেরেক হিসাবে মানে ওই জিনিসটা স্থাপন করেছেন পৃথিবীতে সেই জিনিসটা কি হতে পারে ইমান ইমান মানে পৃথিবী থেকে ইমান তো স্থাপন ব্যাপারটা এমন একটা ভিজুয়াল না থাকলে তো আর পৃথিবীতে কিছু থাকবে না মানে ইসলামের খুঁটি যেটা বলে স্ট্রাকচার যে আমরা সমুদ্রের পাশে আছি এর আশপাশে দেখবেন আমার পাহাড়ও আছে তো এই পাহাড়টাই হচ্ছে পৃথিবীতে পেরেক স্বরূপ আল্লাহ তালা স্থাপন করেছে ঠিক শিখে আচ্ছা। নিলাম আর ভাই আরেকটা লাস্ট আচ্ছা। কোশ্চেন করি সেটা হচ্ছে এমন একটা গুনাহ আছে যে গুনাহটা করলে অতীতের সকল নেকামল আল্লাহ তালা ধ্বংস করে দেন সেই গুণাটা কি হতে পারে ফিল ফ্রি মানে অনেক আমল অর্জন করছেন একটা সাথে সাথে তো ধ্বংস হয়ে যাবে ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি উত্তর পেরেছে ভাইকে আমরা আমাদের একটি আকর্ষণীয় গিফট দিতে চাচ্ছি আচ্ছা একটা minute sir before you hand over the gift আমরা তো ইনশাল্লাহ ভাই শিখবো আমরা ইনশাল্লাহ শিখবো তো না ইনশাল্লাহ ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করা আপনার মানে যদি আল্লাহ চান জি যদি আল্লাহ চান হ্যাঁ। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ সো ভাইয়াকে আমাদের পক্ষ থেকে এই গিফট আমরা দিতে যাচ্ছি ভাই আমাদের সাথে সুন্দরভাবে পার্টিসিপেট করলেন একটা পিকুটো মানে ইসলামিক অংশগ্রহণ পক্ষ থেকে ভাইকে দেওয়া হচ্ছে এবং তারা খুবই ভালো একটা সাইট তাদের ওয়েবসাইটে গেলে আপনারা বেশ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস কিনতে পারবেন এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং খুবই মানসম্মত জিনিস এবং তারা কাস্টমার সার্ভিস খুব বেটার দিয়ে থাকে সো আপনারা এটা কিনতে পারেন এবং এর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য জাহান নামের সর্বনিম্ন শাস্তিটি কি লিস্ট যেটা একজন জাহান নামে যাচ্ছে সে রিসিভ করবে বিচ্ছুর কামড় না উত্তরটি ভুল হয়েছে এটা হচ্ছে আগুনের তৈরি জুতা তাদেরকে দেওয়া হবে পরানো হবে একজনকে কিন্তু হাদিসে বলা হয়েছে এই শাস্তিটি একজন পাবেন উনি আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন আত্মীয় হন ওনার নামটা কি বলতে পারবেন না মানে যে এই শাস্তিটা পাবেন তার ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে আচ্ছা এই শাস্তিটা পাবে উনি একটু সহজ করে দিই উনি হচ্ছেন আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচা আলী রাজা আল্লাহানু না হচ্ছে একটু ভুল হিসেবে আমাদের একজন নবী ছিলেন যিনি সকল পশু পাখি ইউসি এখানে অনেক পশু পাখি আছে মাছ আছে তাদের ভাষা বুঝতেন উনি ওই নবীর নামটা কি একটু ট্রাই করি সকল পশু পাখির ভাষা বুঝতেন জিনদেরকে কমান্ডো করতেন উনি উত্তরটি ভুল হয়েছে ভাই আপনার জন্য নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে কিছু জিনিসকে পেরেক হিসেবে স্থাপন করেছেন কিন্তু স্পষ্টভাবে এটা উল্লেখ আছে কোরআনে সেই জিনিসটা কি এই সেন্ট মার্টিনের আশপাশেই আছে কিছু জিনিসকে আল্লাহ তালা এই পৃথিবীতে পেরেক স্বরূপ স্থাপন করেছেন সেই জিনিসটার নামটা কি তুমি তো কোরআন এটার উল্লেখ আছে না এটা পারবো না এটা হচ্ছে পাহাড় এবং পর্বতকে আল্লাহ তালা পেরেক হিসেবে স্থাপন করেছেন আমরা মুসলিমরা যে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ি আমরা কাবার আগে কোন দিকে মুখ ফিরে নামাজ পড়তাম সেই স্থানটার নাম কি আমি বলবো না না আপনাকে পরে ধরবো ভাই আমরা আচ্ছা, তিনজনকে আচ্ছা। ধরতেছি পরে আচ্ছা আপনি মনে পারেন বেশি মনে হচ্ছে আপনি কাবা আগে জি কাবা আগে আচ্ছা পাস কারণ না জানে ভুল বা ভুল আচ্ছা আমাদের ভাইয়ের অ্যান্সারটি পাস করে দিয়েছে আমরা নেক্সট প্রশ্নে যেতে পারি আমাদের ভাইয়ের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এখানে অনেকেই জমা হয়ে গেছে বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ অ্যান্সারটি বলে দিবেন না জাস্ট ওনাদেরকে প্রশ্ন করছি ওনারাই বলবেন এবং কেউ হিন্স দেবেন না কোনো জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও এই কথাটি কোথায় আছে কোরআনে হাদিসে আর অথবা মানুষের মুখে হাদিসে হাদিসে আছে ভাই মানুষের মুখে ভাই মানুষের মুখে মানুষের মুখে আচ্ছা এটা মানুষের মুখে প্রচলিত একটা কথা আমি অনেকবার বলার পরও অনেকে সাইড থেকে মনে হচ্ছিল একটু একটু একটু একটু বলে দিচ্ছে বলে দিচ্ছে বলে দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আক্তার হোসেন সোহেল আক্তার হোসেন সোহেল ভাই খুবই সুন্দর নাম তো আপনি সেন্ট মার্টিনে ঘুরছেন আপনার বেশ ভালোই লাগছে মনে হচ্ছে এরকম একটা মুহূর্তে যদি আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করা হয় এবং আপনি যদি একটি গিফট পেয়ে যান আমার মনে হয় আপনার মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হবে অবশ্যই দেখতে পাচ্ছি আপনি একজন ইয়ং ম্যান আপনার যৌবনকালে আছেন তো যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে হ্যাঁ। তারা হাসরের দিন কিসের ছায়ায় থাকবে এটা আরসের ছায়ায় থাকবে আরসের ছায় কয় শ্রেণীর লোক আরসের ছায় থাকবে বলতে পারবেন তিন শ্রেণীর লোক আরসের ছায়ের নিচে থাকবে সাত শ্রেণীর লোক থাকবে আচ্ছা, আচ্ছা।, আচ্ছা আমরা আপনাকে নেক্সট প্রশ্ন করি আচ্ছা। কোন নবীর কৌমকে অর্থাৎ কোন নবীর জাতিকে সমকামিতার অপরাধে ধ্বংস করে দেওয়া হয়েছিল উৎপন্ন হচ্ছে যে কোরআনে অনেকবার আছে এই কথাটা জাস্ট একটু মনে করার চিন্তা করেন একটা নবীর কম ছিল জাতি ছিল যাদেরকে সমকামিতার মতো একটা পাপিষ্ঠ অপরাধের কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন উত্তরটি সঠিক হয়নি আমরা পরে বলে দিচ্ছি উত্তরটি হ্যাঁ। আমরা নেক্সট কোশ্চেনে যাই আপনার জন্য নেক্সট কোশ্চেন হলো কোন নবীকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল ইব্রাহিম আল ইসলাম সেই নবীটা দেখতে অনেক সুন্দর ছিল ইসুফ আল ইসলাম রাইট রাইট উত্তরটি সঠিক হয়েছে আমাদের ভাইদেরকে একটু হিন্টস দিলে বলে দিতে পারে মাশাল্লাহ খুবই চমৎকার আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো যে আগে সালাম দেয় সে কি মুক্ত যে আগে সালাম দেয় সে কি মুক্ত কি মুক্ত সে অবশ্যই এই যে অহংকার মুক্ত অহংকার মুক্ত মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার সো আমি আপনাকে দুইটা কোশ্চেন ধরবো আপনি যদি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে একটা মেগা প্রাইজ দিব একদম ধরতে পারেন ফার্স্ট প্রাইজ দিয়ে দেবো আর যদি না পারেন তাহলে মিডিয়াম প্রাইজ দিব আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিকে মাশাল্লাহ মাশাল্লাহ তো লাস্ট কোশ্চেন অ্যান্ড এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি পেরে যান আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সবচাইতে মেগা গিফটটি দেখা যাক আপনি পারেন কি না আপনার জন্য লাস্ট কোশ্চেন হলো কাবার আগে মুসলিমদের জন্য কিবলা কি ছিল মসজিদে লাগসা মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের ভাই সবগুলো প্রশ্নের অ্যান্সার পেরে গিয়েছে এবং তাকে আমরা দিতে যাচ্ছি আজকের সবচেয়ে আকর্ষণীয় মেগা গিফটটি B seventy one BD dot কমের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সবচেয়ে আকর্ষণীয় মেগা গিফট আমরা এই গিফটের মধ্যে কী আছে এখনও জানি না আমি চাই ভাই আপনি এই গিফটটি খুলবেন এবং এটা একটু আনবক্সিং করে আমাদেরকে দেখান আমি নিজেও জানি এর মধ্যে কী আছে মানে আমরা খুবই খুশি খুবই এক্সাইটেড আপনাকে গিফটটা দিতে পারে এবং B seven one B dot com এই ওয়েবসাইটের যে পক্ষ থেকে এই মেগা প্রাইসটা দেওয়া হয়েছে তারাও খুবই এক্সাইটেড দেখার আচ্ছা। জন্য সো আমরা চাই আমাদের পুরো টিম এবং দর্শকরাও জানতে চান আই গেস যে এটার ভিতরে কি আছে সো ভাই যদি লাইভ আনবক্সিং করতেন আমাদের জন্য সো ভাই আমরা এটা আপনি একটু খুলতে পারেন এবং আপনি ইসলামিক জ্ঞান অর্জন করে আলহামদুলিল্লাহ দুনিয়াতে ছোট্ট একটা গিফট পেলেন আখিরাতে ইনশাল্লাহ অনেক বড় গিফট পাবেন আল্লাহ জান্নাতে অনেক বড় নিয়ামত পাবেন সো কাইন্ডলি আপনি যদি আনবক্সিং করতেন আমরা নিজেরাও জানি না মধ্যে কি আছে আই হোপ আচ্ছা। ভালো কিছুই আছে আমাদের team B seventy one BD dot com e commerce ওয়েবসাইটে আমাদের এই গিফটটি দিয়েছেন একটা দেখ আলহামদুলিল্লাহ একটা ফ্রেম ছবির ফ্রেম ছবির মানে কোরআনের দেখেন দেখেন দেখেন হ্যাঁ, অবশ্যই দেখে আপনাদের ইউটিউব চ্যানেল এটা হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা। ছবির ফ্রেম আচ্ছা এটা বলে এরপর একটা জায়নামাজ আলহামদুলিল্লাহ এটা যেটা যে কোরআনের আচ্ছা টুপি আতর মনে আচ্ছা টুপিটা ভাই পরেন একটু পরেন ছবিটা ধইরা ব্যাটারি তুলে টুপিটা হ্যাঁ, পরেন ইনশাআল্লাহ আরেকটা আমি এর মধ্যে নিয়ে যাবে ভাই সমস্যা নেই মাশাআল্লাহ মাশাআল্লাহ ধরেন একটু হাতে ধরেন মাশাআল্লাহ ওইটা একটু ভাইয়ের হাতে ধরেন ছবিটা ফার্স্ট ফার্স্ট সো ভাই অ্যাজ এ ইসলামিক একটা মানে কনসেপ্ট এরকম একটা আয়োজনে আপনার অংশগ্রহণ করার একটা ফার্স্ট উইনার আপনি আজকে মেগা প্রাইজ পেলেন আপনার কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং রহমত কারণ আল্লাহ আমাকে এই পৃথিবীটা দেখার সুযোগ করে দিয়েছেন এবং জানার জন্য জ্ঞান অর্জন করে দিয়েছে আমি এই জন্য কিছু বলতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর অবশ্যই দোয়া করবো বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যেন অন্তত ইসলামের সাধারণ জ্ঞানগুলো রাখে যাতে হারিয়ে না যায় সবাই আমি দোয়া করব সবার জন্য দোয়া করি আর অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলে যাতে সবাই অনুষ্ঠানটা দেখে কিছু শিখুক যে ইসলামকে প্রয়োজন জ্ঞান অর্জন করা ফরজ এটা সবার মধ্যে জানা দরকার সেন্ট মার্টিনে আসার পর আমাদের এই শোটি করা অনেক চ্যালেঞ্জিং ছিল বাট আমরা ফাইনালি আমাদের একদম যে উইনার তাকে পেয়ে গিয়েছি আজকের মতো আমরা সেন্ট মার্টিন থেকে হয়তো বিদায় নিয়ে যাব বাট এখানকার যে পরিবেশ এখানকার যে পরিস্থিতি এরকম একটা পরিবেশ এরকম একজন ইসলামিক মানবকে পাওয়া আমাদের জন্য একটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমরা পেয়ে গিয়েছি সো আশা করি এই পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে নেক্সট কোনো পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আবার যোগাযোগ করব আমাদের গোটা টিম এখানে সবাই উপস্থিত আছে হয়তো আমরা অন্য কোথাও একটি ম্যাগা এপিসোড শো করব তখন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার পার্টনার আপনি যদি কিছু বলতে চান ধন্যবাদ আবারও জানাতে চাই B seventy one BD dot কমকে আমাদেরকে এত সুন্দরভাবে আয়োজনটা করার জন্য সহযোগিতা করার জন্য আর আমরাও খুব খুশি সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় এসে মাসাল্লাহ এরকম একটা ভাইকে আমরা একটা পুরস্কার দিতে পারলাম মানে নিজেদের এই ফুল টিমকে নিয়ে করাই কাজটা এখন মাসাল্লাহ সার্থক মনে হচ্ছে ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবসময়ের মতো সমর্থন করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের টিমের পক্ষ থেকে আল্লাহ হাফেজ